ওই গানটা শুনছেন কোনটা তোলা হাতের বাল্লা না যদি সিটি গোলজেন দিয়ে যাবেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমার হ্যাঁ? আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম বাদাম তোর তাহিরি কাকু আপনি আমাকে পাঁচ টাকা দেবেন মান্না কাকু বাদাম আলা আছে বাদাম বিক্রি করার জন্য তাই মন চাইছে একটু বাদাম খাইতে তাই তাহিরি কাকুর কাছ থেকে পাঁচ টাকা চাইছি তাহিরি কাকু পাঁচ টাকা দেবেন আমাকে আমি ফকির আমি মিসকিন আমার এক টাকা নাই নদীর পার আমার বাড়ি জঙ্গলে আমার বাড়ি আজকে তোমার খবর আছে যাও ওই গানটা শুনছেন কোনটা তোলা হাতের না যদি সিটি গোলজেন যাবেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না সমান কিছু বাদাম পাবেন গান বাদ দেন বাংলা গান রাখেন বাদামি বাজা কাঁচা বাদাম হ্যাঁ? আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম বাদাম তোর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি কাকুর পকেটে টাকা নেই তাই কাকু পাঁচ টাকা দিতে পারবে না আমাকে তো কি অবস্থা সবার সেটা শান্তি নাই কোনো জায়গায় শান্তি নাই আমার আর ইচ্ছা করে না কোনো কিছু করতে ভালো লাগে না কেন ভাই বললে কি ভাই বলবা বুঝতে পারলাম না একটু আগেই বললেন দোস্ত বলতে এখন বলছেন ভাই বলতে ভুল করে ভাই <laughs> বিশ্বাস করেন রাসেল ভাই মোশারুফ করিম ভাইয়ের মতো আমারও মনে কোনো শান্তি নাই কারণ যেখানে যাই সেখানেই শুনি শুধু এইগুলো হুম সেটাই কারণ কি জানতে পারি আরে পারেক মামা আপনি কি বলবেন সবকিছু তো বলবে আমাদের মমতা সাপা আপা আপনি শুরু করে দেন কারণ ইউটিউব খুললে ফেসবুক খুললে কি যে একটা অবস্থা নেক্সট <laughs> নক করেন কেন ভাইয়া আপনি চলে যান শুনেন আমরা বাদাম লাগতো না আমরা এখানে সবাই ঘ্যাসের রুগী বাদাম তর আচ্ছা মোশারুফ করিম ভাই আপনার কাছে কি বাদাম আছে কেন আরে মোশারুফ করিম ভাই আপনি কি বলেন বাদাম মানুষ কি করে বাদাম মানুষ খায় আর কি তাই আমিও একটু খাবো তুই খাবি তুই সাবান খাবি এই আরে সাবান আনতে দিবি তিন বেলা সাবান খাবি তুই আচ্ছা, আচ্ছা। ভাইজান সাবান তো কাই না মাকে আমার মিজাজ কইলাম গরম আছে মিজাজ কইলাম ঠিক নাই বিশ্বাস করেন রাসেল ভাই উত্তরবঙ্গের একটা চাচা একটা গান গিয়েছিল কোন রকম মিউজিক ছাড়াই আর সেটা টিকটক আলারা মিউজিক অ্যাড করে সেটার পেছন মাইরা নিল মানে কি আরে আপা মানেটা অনেক সোজা আপনাদের যদি প্র্যাকটিক্যাল এর মাধ্যমে না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না দেরি কেন আমরা সবাই দেখলাম ওকে পারেক মামা আপনি প্র্যাকটিক্যাল এর মাধ্যমে গানটা দেখিয়ে দিন আচ্ছা ভিডিও করেছিলাম দেখবো আমি দেখবো রুকো যারা সবার করো তোলা হাতের বাল্লা না যদি সিটি গোল জেন হ্যাঁ দিয়ে যাবেন মান সমান কিছু বাদাম পাবেন কথা আটকে যায় ম্যায় ম্যায় ম্যায় ম্যায় করে গায় গায় গায় গায় করে এবার দেখছেন কি সুন্দর একটা গানকে কিভাবে পেছন মারলো টিকটকালারা আর যদি সেটা ইংলিশ হতো তাহলে তাদের দাঁতি খুঁজে পাইতো না নেক্সট <laughs> আচ্ছা আপা আপনার সবকিছুই বুঝলাম কিন্তু আপনার মুখে এত আটা ময়দা কেন তোমার অসুবিধা আছে হ্যাঁ, আমি বই পেয়েছি না ও মাই গড এই ব্যাট খাইছ না চুপ কর পাগল রে পাগল এই বসো এই মুখ সিফা দে বসো নেক্সট উজ্জ্বল প্রতিভা আপনার যে প্রতিভা আপনাকে চেলুন চেলুন মানে- আপনি কে আপনি পুরুষ না মেয়ে ছেলে জানি না প্লিজ তুমি নেক্সট হ্যাঁ কুকুরে শালা স্টপ স্টপ রাসেল ভাই আমাদের ইসলাম ধর্মে লেখা আছে যে নারীরা শুধু ঘরে থাকবে কিন্তু তারা রাস্তায় এসে টিকটক করে কেন ওই কি হ্যাঁ হয়ে গেছে ঠিক ঠিক বলেছি গানটা যে বানাইছে তার না কেউ খোঁজ আর অন্যদিকে টিকটকালারা এই গানের সাথে নাচতে আসে জব্বর এটা একটা জ্ঞানের কথা বল আর বিশ্বাস করে রাসেল ভাই শুধু কালারাই এই গানটা নিয়ে মাতামাতি করে না তা কিন্তু নয় কিছু কিছু হুজুরেরাও আছে এই গানটা নিয়ে মাতামাতি করছে চলুন দেখে আসি টিকটক ভিডিও ডিজে গান ফেসবুকে ঢোকাই যাচ্ছে না কেন কি অসুবিধা শুধু বলতিছে আমার কাছে নেই বুবু ভাজা বাদাম আরে কেসে হাই লালা হাই আমি বাদাম বিচে খাই আমি একজন মহান শিল্পী আমি গান গাই গাও গাও গাও পায়ে জোড়া হাতে চুরি থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন সমান সমান দিয়ে বাদাম নিবেন বাদাম বাদাম দাদা বাদাম দাদা আমার কাছে নাই কাজা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই বুবু ভাজা বাদাম আমার কাছে আছে বুঝু কাঁচা বাদাম আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম কাছে নেই বুবু ভাজা বাদাম আমার কাছে নাই বুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কিছু কিছু মাদ্রাসা ছেলেরাও আছে এই গানটা নিয়ে লিপসিং করছে পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি বাদাম কেউ জেনে তো কি ব্যাপার আচ্ছা, পায়ের তোরা হাতের থাকে দিয়ে যাবেন আপনার কিছু চাইতে পারেনি আপনি আমার তার জন্য কোনো আপত্তি নেই আপনি একটা একটা দেবার একটা সিস্টেম আছে তো বাদাম দাদা বাদাম আমার কাছে ভাজা দেখো বোঝো অবস্থা আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম মহা মুশকিল ভাই কাঁচা বাদাম বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করে বাদামে প্রচুর ভিটামিন বসুন এসব আমি জানি কাঁচা বাদাম অস্ট্রেলিয়া ঘুরে এসো লন্ডন ঘুরে এসো আমেরিকা ঘুরে এসো সো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকেটে বাজিয়ে রাখবেন যত পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা না হয় ধন্যবাদ সবাইকে